আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে কার্সার পয়েন্টার স্টাইল চেঞ্জ করা যায় বিভিন্ন স্টাইলে আমরা কিভাবে কার্সার পয়েন্টারকে চেঞ্জ করব যেমন আমরা ভিডিও বানানোর জন্য আমরা চাই যে কার্সার পয়েন্টে একটা কালার হোক গোল একটা চিহ্ন আসুক এরকম আমরা অনেক সময় চাই এই জন্য আমরা সর্বপ্রথম যাব হচ্ছে সার্চ করে যাওয়া দেখবো mouse setting M mouse setting mouse setting দেখার পর এই যে আছে sense mouse setting sense mouse setting থেকে আমরা যাব হচ্ছে পয়েন্টার পয়েন্টার অপশনে গেলে দেখেন এখানে এই যে বিভিন্ন ধরনের স্টাইলের কার্সার আছে এখন আমরা যদি এগুলো দিতে না চাই তাহলে এই যে ব্রাউজ করে আমি কিছু কার্সার স্টাইল ডাউনলোড করে রাখছি আমার ডেস্কটপে এই যে বিভিন্ন স্টাইলের কার্সার আছে এখানে এখান থেকেও আমি সিলেক্ট করে আমি যেটা দেই ওটা আসবে এই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা এখন দিব যে কোনো একটা ডেস্কটপ থেকে নিয়ে আমার ডাউনলোড করা আছে এখান থেকে দিব এই যে আমার এই ফোল্ডারের মধ্যে রাখা আছে এখানে যদি আমি ইউলো মার্কটা সিলেক্ট করি এখান থেকে ওপেন দিলাম তারপরে অ্যাপ্লাই ইয়েস ওকে এই দেখুন আমার মাস্ট পয়েন্টার এখন ইউলো কালারের একটা হ্যাঁ অ্যারোসিনের মধ্যে চলে আসছে এখন আমরা যে কোনো কিছুতে প্রেজেন্টেশনের সময় এটাই ওটা ইউজ করতে পারবো আবার যদি আমরা এটা অন্য কালার চেঞ্জ করতে চাই আবার আমরা মাউস এ গেলাম মাউস সেটিং এ গেলাম চেঞ্জ মাউস সেটিং আবার পয়েন্টার পয়েন্টার থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমি যদি এখন ইউলো মার্ক করতে কালার নিতে চাই এই যে ইউলো কালারটা সিলেক্ট করলাম ওপেন তারপর হচ্ছে অ্যাপ্লাই ইয়েস ওকে এই যে আমার এখন গ্রিন কালার ব্লু কালার হয়ে গেছে আমার মাউস পয়েন্টারটা এরকমভাবে আমরা চেঞ্জ করতে পারি এখন যদি আমরা পূর্বেরটা আগের ডিফল্ট অবস্থায় ফেরত যেতে চাই তাহলে আবার আমরা মাউস সেটিংয়ে যাই মাউস সেটিং মাউস সেটিং এ গেলাম মাউস সেটিং থেকে পয়েন্টার পয়েন্টার থেকে যে ইউজ ডিফল্ট ইউজ ডিফল্ট থেকে গেলাম অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পর ওকে তারপর ওকে এই যে আমরা আগের অবস্থায় ফিরে আসলাম এভাবে আমরা মাউস পয়েন্টার মাউসের স্টাইল চেঞ্জ করতে পারি আরো বিভিন্ন স্টাইলে আমরা নিতে পারি এই যে এখান থেকে যদি আবার আমরা মাউস সেটিংয়ে যাই মাউস এ গিয়ে আমরা অন্য স্টাইলের মাউস সেটিং নিতে পারি এই যে পয়েন্টটা হ্যাঁ এই যে ব্রাউজ ব্রাউজ থেকে আমরা অন্য যে কোনো স্টাইলের মাউস পয়েন্টার আমরা নিতে পারি এখানে এই যে বিভিন্ন স্টাইলের আছে সাপোজ এটা সিলেক্ট করলাম ওপেন অ্যাপ্লাই ইয়েস তারপর হচ্ছে ওকে এই যে কালার হয়ে গেছে এরকমভাবে আমরা যে কোনো ইয়ে থেকে যে কোনো কালার নিতে পারবো এখন আমরা এই যে হাইলাইটসের কার্সারের গুলো নিছি হচ্ছে একটা হ্যাঁ ওয়েবসাইট থেকে দেখি আমরা একটু দেখাই দিই কোথা থেকে নিছি এই যে আমি গেলাম গুগল ক্রমে গুগল ক্রমে যে আমি লিখলাম হচ্ছে R W designer dot com R W designer dot কমে গেলাম ডিজাইনার ডট কমে যাওয়ার পর আমাদের এখানে এই যে একটা সার্চ বার আসছে এখানে আমরা লিখব highlight highlight mouse mouse highlight mouse থেকে সার্চ দিলে এই যে সার্চ রেজাল্টে বিভিন্ন ধরনের হাইলাইটস মাউস এখানে আমরা পাবো এখান থেকে আমরা এই যে হাইলাইট সেট কাটছি এখানে ক্লিক করলে এই যে এখানে আমাদের এই যে চলে আসছে বিভিন্ন কালারের মাউস পয়েন্টার এরকম ভাবে আমরা ডাউনলোড করে ডেস্কটপে রাখতে পারি ডেস্কটপে রাখলে ওখান থেকে নিয়ে আমরা ইউজ করতে পারি এভাবে আমরা মাউস পয়েন্টারটি ইউজ করতে পারবো আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম